অভ্যাস করার পরে তার খুব কম পেটে ব্যথা করে অতিরিক্ত পরিমাণ ব্যথা অনুভব করে তো যেসব ছেলে সঙ্গী ছেলে বন্ধুদের সঙ্গিনীর এই পরিস্থিতি হয় এই সমস্যাটা দেখা যায় যে অনেক বেশি তলপেট জ্বালাপোড়া করতেছে অনেক বেশি ব্যথা অনুভব করতেছে তো তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন আপনারা এই সমস্যার থেকে মুক্তি পাবেন একবার করার পরে কিন্তু দ্বিতীয়বার আপনার স্ত্রী আপনাকে জনমিলন মিলন করার জন্য দিতে চায় না কারণ তার যৌন পথ অনেক বেশি ব্যথা হয়ে গেছে অনেক বেশি যন্ত্রণা ভোগ করতেছে সে সেটি আপনি বুঝবেন না যিনি যার জনিপথ সেই বুঝবে ভালো কষ্টটা কীরকম তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুরা যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম তো তার আগে আমি বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি পিছনের ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন কিছু মেয়ের মাসিকের পর মাসিক যখন ভালো হয় ভালো হওয়ার পর থেকে দুই থেকে তিন দিন ভিতর যদি আপনি সহবাস করেন দেখবেন তার চর্চা একদম শুকিয়ে ফাটলের মতো হয়ে আছে অনেক বেশি শুকনো আপনি হয়তো বা বেজিন বা ক্রিম বা লোশন বা তেল নারিকেল তেল বা সরিষার তেল লাগিয়ে আপনি যৌন মিলন করেন কিন্তু এটি ঠিক না মিলন করার জন্য কোনো ধরনের তেল কোনো ধরনের ক্রিম কোনো ধরনের বেজলিন কোনো ধরনের লোশন কিচ্ছু প্রয়োজন হবে না যদি আপনি সঠিক নিয়মটা জানেন যে কোনো মেয়ে একদম প্রতি মেয়ে হোক যদি আপনি করতে পারেন আপনার লিঙ্গ যত বড়ই হোক না কেন আপনি সহবাস করতে পারবেন নিমেষেই একদম শুকনো অবস্থায় ডুববে কোনো রকম ক্রিম বা তেল এগুলো ব্যবহার ভেজলিন ব্যবহার করা ছাড়া তো এটি কীভাবে করবেন এবং কখন মেয়েদের এই যন্ত্রণাটা হয় আমি পুরো বিস্তারিত বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা মাসিকের দুই থেকে তিন দিন পর দুই থেকে তিন দিন পর্যন্ত বা মাসিকের দুই থেকে তিন দিন আগে মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে তো যারা বিবাহিত যারা যাদের সঙ্গিনীর এই সমস্যাটা হয় একবার করার পরে দেখা যায় যে দ্বিতীয়বার আর দিতে চায় না কারণ তার জনিকত অনেক জ্বালাপোড়া করে কথাগুলো লক্ষ্য লক্ষ্য করবেন জনিকত জ্বালাপোড়া করে তো যাদের যে যে ছেলেরা এই ব্যাপারে জানেন যে তাদের সঙ্গিনীর এই অবস্থা তাহলে আপনারা কী করবেন দেখুন প্রথম অবস্থায় আপনার স্ত্রীর তখন সহবাস করার ইচ্ছা খুবই কম শরীরের উত্তেজনাটা যৌন উত্তেজনাটা খুবই কম তো সেই জন্য আপনাকে করণীয় কি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে প্রথমে সর্বোচ্চ হোক সেখানে বিশ মিনিট আপনার চলে যাক বা আধ ঘন্টা চলে যাক তিরিশ মিনিট চলে যাক কিন্তু আপনি তাকে পরিপূর্ণভাবে উত্তেজিত করবেন যতক্ষণ পর্যন্ত না তার পুরোপুরি তৃপ্তি পুরোপুরি উত্তেজনা না আসা পর্যন্ত আপনি অবশ্যই তার কাছে তার পুরো শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে তাকে উত্তেজিত করবেন যেমন তার পুরো শরীরে যে কোনো অঙ্গে যেসব জায়গাগুলোতে তার ধরলেই সাথে সাথে তার জোন দিয়ে কামড়ে আসে সব জায়গাগুলোতে আপনি পুরোপুরি আদর করে যাবেন দেখবেন তার জনিপথ দিয়ে যখন আপনার বীর্যপাত হচ্ছে তখন আপনার লিঙ্গটা জনি প্রবেশ করিয়ে দিয়ে তাকে আরামসে আপনার মনের মতো করে আপনি করতে থাকেন দেখবেন যে কোনো পুরুষের লিঙ্গ যতই সোজা হোক না কেন দেখবেন করার সময় লিঙ্গটা এক ফাঁস হয়ে সামান্য পরিমাণ বাঁকা থাকে এটির কারণ মেয়েদের যৌনিকতে যখন যায় এটা এক ফাঁস হয়ে যায় মাংসের সাথে ঘষা লেগে এক ফাঁস হয়ে যায় এটি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কথাগুলো কতটুকু সত্যি যদি সত্যি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা তা আমি যে নিয়মে আপনাদেরকে নিয়মটা বলে দিয়েছি এই নিয়মে যদি আপনারা করতে পারেন দেখবেন যে আপনাদের সঙ্গিনীর কখনো জনিপাত বা তলপেট ব্যথা করবে না করার সময় ইনশাল্লাহ আশা করি ভিডিওটি অবশ্যই ফলো করবেন আমার ফর্মুলা অনুযায়ী যদি আপনারা করেন কোনো মেয়েরই তলপেটে আর ব্যথা করবে না ইনশাল্লাহ আল্লাহ রহমান তো ভালো থাকেন সবাই ধন্যবাদ আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ